আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে আমি আসছি ন্যাচারাল ফার্নিচারে ন্যাচারাল ফার্নিচারে অনেক নতুন নতুন কালেকশন আছে যেমন সোফা ডাইনিং টেবিল আলমিরা সহ অনেক কিছু আজকে আমি ন্যাচারাল ফার্নিচারে রাব্বি ভাইয়ের সাথে কথা বলবো এমনকি রাব্বি ভাই আমাকে ভিডিও করার জন্য হেল্প করবে আর সব কিছুর বিবরণ জানিয়ে দিবে আসসালামু আলাইকুম রাব্বি ভাই কি অবস্থা ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো আমি চলে আসলাম আপনার সবে চলে আসলাম তো আপনি আমাদেরকে একটু দেখান আপনার নিউ নিউ কালেকশন গুলা জি আমি আপনাদের দেখানোর জন্য প্রস্তুত তো আমি একটা সোফাতে বসে আছি সোফাটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সোফাটা হচ্ছে একটা নিউ আপডেট সোফা এটা হচ্ছে টু টু ওয়ান টোটাল 5 সিটের আর এটা যে কাঠ দিয়ে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আপনার মূলত হচ্ছে ভিতরে গর্জন কাঠ এটা হচ্ছে সেগুন কাঠ 4 ইঞ্চি সলিড ফোম সুইট বেলভেট কাপড় দিয়ে ইউজ করা হয়েছে আপনি ভাই এগুলার মানে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি হিসাবে কি আছে ভাই এটার জন্য আপনি ওয়ারেন্টি পাবেন 20 ইয়ার্স আর ভুলে পোকার জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেটা আমাদের মেমোতে লিখিত হবে থাকবে 20 ইয়ার্সের ভিতরে যদি আপনার কোনো সমস্যা হয় থাকে সেটা ফ্রি সার্ভিস পাবেন আর আচ্ছা এটা ভিতরে যে ফ্রেমটা ফ্রেমটা কি কাঠের তৈরি এটা মূলত হচ্ছে গর্জন কাঠের তৈরি করা আচ্ছা, আর উপরে যে কাপড়টা আছে সুট বেলভেট কাপড় দিয়ে করা আর এগুলোর সাথে কুসুম আছে কয়টা এটার সাথে কুসুম পাঁচটা পাঁচটা আমি আপনাদের দেখাচ্ছি ঘুরে দেখাচ্ছি এটা কুসুম পাঁচটা পাঁচটা কুসুম এখন হচ্ছে ফুল সেট আমিও দেখলাম কোয়ালিটিটা খুব ভালো অনেক ভালো কাপড়টাও খুব ভালো আর রাবি ভাই এটার প্রাইসটা কিরকম ভাই এটা আপনার ডিসকাউন্ট প্রাইস চলতেছে অনলি টাকা বর্তমানে শীত এই শীতের মৌসুমে সোফা সেই সোফা কিনতে পারেন ন্যাচারাল ফার্নিচার থেকে পানির দামে সোফা বিক্রি করতেছি ভাই বিশ্বাস করবেন কিনা জানি না মাত্র 22500 টাকায় সোফা দিচ্ছি আমরা কি বলেন রাবি ভাই এত সুন্দর এত ডিজাইনের মডেলের আপনার সোফা খালি 22500 টাকা শুধু বাইশ হাজার পাঁচশো টাকা ও আচ্ছা আচ্ছা আমি তো অনেকগুলো ফার্নিচার দেখেছি আসলে আপনার কাছে আমি আসলে এইসব কালেকশনগুলো থাকে খুব কম দামিতে পাওয়া যাচ্ছে এমনকি কোয়ালিটি ফুল ফার্নিচার আমরা আপনারা আচ্ছা ভাই নেক্সট আমরা কোনটা দেখতে পারি আপনাদের একটা ছোট্ট টিভি পাচ্ছেন আপনার ছোট্ট একটা অনলি চার হাজার টাকা অনলি আচ্ছা এটার উপরে আমরা যে দেখতে পাচ্ছি কত milli eight milli only only চার হাজার টাকা যাই হোক আপনাদের যাদের প্রয়োজন হয় টেবিলটা আপনারা নিতে পারেন রাবি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা বাড্ডা লিং রোড ফ্রান্স সেন্টারের পাশেই গুলশান কমার্স কলেজের গলিতে অথবা আমাদের পেজটি ফলো করতে পারেন আমাদের পেজের নাম ন্যাচারাল ফার্নিচার আমাদের ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অথবা আমাদের পেজে ইনবক্স করলে আমরা আপনাকে সব ডিটেইলস সব বলে দিতে পারবো আচ্ছা আমরা এই প্রোডাক্টগুলো কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন ভাই আমরা হচ্ছে ঢাকার মধ্যে হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিয়ে থাকি যেটা কিছু কোনো কাস্টমার যদি ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে ইচ্ছুক সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা হোম ডেলিভারি দিতে পারবো আচ্ছা তার আমরা এখন কোনটা দেখতে পারি আমি এখন আপনাদের একদম একটা কথা আছে না দামে কম বাড়ে ভালো ওই সোফাটাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি সোফাটা দেখতেই পাচ্ছেন টু টু ওয়ান আমাদের পানির দামে দিচ্ছি ভাই ভাই এটার যে কাপড়টা দেখা যাচ্ছে এটা কি কাপড় এটা মাত্র ভাই আমি তো একদম অবাক যে মাত্র তেরো হাজার টাকা দিয়ে এত সুন্দর কোয়ালিটি ফুল ফার্নিচার পাওয়া যায় সোফা পাওয়া যায় সেটা তো আমি একদম অবাক হয়ে গেছি ভাই এই জিনিসটা আপনাকে আমি বলতে পারি যে একটা কথা হচ্ছে কি বিশ্বাস আপনারা যদি ন্যাচারাল ফার্নিচারকে বিশ্বাস করে থাকেন সেক্ষেত্রে ফার্নিচার কিনতে পারেন ন্যাচারাল ফার্নিচার থেকে আমাদের কোয়ালিটি ফিনিশিং যে ওয়ারেন্টিটা আপনাদের দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের যে কমিটমেন্ট দিব ওই কমিটমেন্ট অনুযায়ী আমরা কাজ করে দিব আচ্ছা ভাই রাব্বি ভাই আমি আরেকটা কথা জানতে চাই এই যে আমার হাতলে দেখা যাচ্ছে এই কার্ডটা এটা কিসের কার্ড এটা কি দিয়ে তৈরি মালেশিয়ান প্রসেসিং উড ভাই মালেশিয়ান প্রসেসিং উড জি ভাই আচ্ছা এগুলা কি গুনি পোকা ধরে বা মানে ইয়ে আর এগুলা কি পানিতে ভিজলে কোন সমস্যা আমাদের মূলত হচ্ছে এগুলো হচ্ছে ওয়াটার প্রুফ কালার করা এই যে ওয়াটার প্রুফ কালার করা দেখেন তো ভাই হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে মতো দেখা যাচ্ছে কিনা এই পানিটা খাওয়ার চুষে করার ক্ষমতা নাই ভাই হ্যাঁ পানিটা একদম দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই ওয়াটারপ্রুফ কালার করা পানিটা ছিল এখানে তাহলে পানিটা এখানে কিভাবে আসলো যদি চাইতো হ্যাঁ। তাহলে পানিটা এখানে খাইতো ভাই হ্যাঁ। আমাদের কালার করা প্রত্যেকটা ফার্নিচারে ভাই আমরা ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি ভাই তো আপনারা চাইলে নিতে পারেন এই সোফাটা মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আর এটা কিন্তু কাস্টমাইজ করা যাবে দেখতেই পাচ্ছেন এগুলো সব আপনার কাস্টমাইজ করে যাবে কাস্টমাইজ করে আপনি সোফা নিতে পারবেন আমাদের থেকে ইনশাআল্লাহ যদি আমি সোফাটা অর্ডার করি যে এই কাপড়টা আমার ভালো লাগে না আমি কাস্টমাইজ করে ওই কাপড় দিয়ে নিতে পারবো কাপড় নিবেন নিতে পারবো সমস্যা নাই আচ্ছা, আচ্ছা। টা কাপড় হবে এখানে ভাই এই দিকটা সুন্দর তো রাব্বি এখন আমি কোনটা দেখতে পাই এদিকে আরেকটা ফার্নিচার দেখতে পাচ্ছি একটা আলমারি ভাই জি এই যে কথাই আছে না সুখী সংসারের জন্য সুখী পরিবার একটা কথা আছে কথা হচ্ছে আপনার সংসারের জন্য এই নিতে খুব সুন্দর হবে ভাই এটা হচ্ছে ফিনিশিং কোয়ালিটি খুব আচ্ছা যাই হোক এটার প্রাইসটা কিরকম ভাই অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা বাহ চমৎকার তারপর আমরা কোনটা দেখতে পারি রাবি ভাই হ্যাঁ জি ভাই জি ভাই বসে দেখান টু এটা 3 সিট এটা আর এটা হচ্ছে 2 সিট 2 সিট এটা হচ্ছে ফুল সেট এগারো পিস কুসুম বা ফাইবার দিয়ে এগারো পিস কুসুম কুসুমগুলা অনেক সুন্দর একদম সফট আপনারা যদি নিয়ে ব্যবহার করেন তাহলেই বুঝতে পারবেন যে কুসুমগুলা কীরকম অনেক সফট কুসুমগুলা হ্যাঁ, আমিও দেখছি এটা একদম ফোম দিয়ে তৈরি করা হয়েছে একদম ফোম আছে এটার ভিতরে যাই হোক রাবি ভাই এটার সাথে কি কোনো টিটিবিল আছে যদি তাই যদি কোনো কাস্টমার চাচ্ছে যে এটার সাথে একটা টিটি বিল নিতে হবে তাহলে সেটা হ্যাঁ, আলাদাভাবে অর্ডার হ্যাঁ, করতে হবে যাই হোক ভাই এটার প্রাইসটা কীরকম অনলি বাইশ হাজার টাকা থ্রি ডিভাইন আবার টু টু অনলি বাইশ হাজার টাকা আমি তো পাগল হয়ে যাবো ভাই মানে তো আপনাদের আপনাদের যাদের এই ফার্নিচারটা প্রয়োজন হয় এই সোফা সেটটা তো আপনারা চাইলে নিতে পারবেন রাবি ভাইয়ের সাথে যোগাযোগ করে তার পেজে নক দিয়ে তো এটার সাথে আছে থ্রি সিট ডিভাইন আর টু সিট তা আর সাথে এগারোটা কুসুম আছে অনেক সুন্দর সফট কুসুমগুলা যাই হোক আপনারা যাদের প্রয়োজন হয় তারা এখান থেকে নিতে পারবেন এখন আমরা কোনটা দেখতে পারি ডাইনিং ডায়মন্ড ওয়াও এটার সাথে ছয়টা চেয়ার আর টেন মিলি গ্লাস জি কত ইঞ্চি লম্বায় পাশে পাঁচ ফিট বাই তিন ফিট এক ইঞ্চি আচ্ছা রাব্বি ভাই আমাদের কাস্টমার অনেকে জানতে চায় যে আমরা এই যে পায়াগুলা করি পায়াগুলা কি দিয়ে গর্জন কাঠ আর চেয়ারের পায়াগুলা পায়াগুলো গর্জন কাঠ তাহলে তো টিকসই অনেক অনেক রাবি ভাই আমার কাস্টমাররা আরো কিছু জানতে চায় সেটা হলো যে আপনার যতটা প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট কিন্তু গ্যারান্টি আছে আমাদের প্রত্যেকটা ফার্নিচার আপনি 20 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন ও আচ্ছা আচ্ছা আপনার তাই নাকি তাহলে বিষয় জানতে চাই ধরেন আপনার কাস্টমার একটা প্রোডাক্ট অর্ডার দিতে চাইলো তো সেটা আপনার রেডি নেই সেই ক্ষেত্রে আপনি কি করবেন আচ্ছা একটা যদি কাস্টমার যদি আমাকে একটা কাস্টমাইজ করে প্রোডাক্ট মানে অর্ডার করে থাকে সেক্ষেত্রে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে আর সেক্ষেত্রে আমাদের তিন দিন সময় দিলে আমরা সুন্দর করে তৈরি করে দিতে পারি তাহলে তো কোনো সমস্যাই নেই আপনারা যে কোনো ডিজাইন যে কোনো মডেল চাচ্ছেন তো রাব্বি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার যদি শোরুমে নাও থাকে সে তার ফ্যাক্টরি থেকে তৈরি করে এনে দিতে পারবে মাত্র তিন দিন সময় লাগবে তাই তো জি ভাই ও এটার প্রাইসটা কিরকম ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার হ্যাঁ। ভাই এটা না ময়ূর ডাইনিং জাতীয় ডাইনিং এটাকে বলা হয় জাতীয় ডাইনিং কারণ এই ফার্নিচারটা ডাইনিংটা এত চলা চলছে প্রচুর চলা চলছে এই জন্য এটা হলো জাতীয় মানে এটার পায়াগুলো কি গর্জন হ্যাঁ অনেক সুন্দর ডিজাইনের পায়াটার ছয়টা চেয়ার আর গ্লাস গ্যালাস হচ্ছে 10 মিলি ভাই 10 মিলি সাইজটা হচ্ছে 5 5.5 ফিট 3.5 অনেক সুন্দর একটা ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা আমরা বলি যেটা এটা হলো জাতীয় ডাইনিং এটা এত প্রচুর চলা চলছে সেই জন্য এটা হলো জাতীয় ডাইনিং যাই হোক ভাই এটার দাম কত অনলি টাকা ওয়াও মানে আমি যতটা শোরুমে ভিজিট করছি তার থেকে আমার কাছে মনে হচ্ছে যে আপনার এখানে একটু লো প্রাইসে ভালো মাল পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ।, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা হলো ডালিয়া সুকেশ ও আচ্ছা আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট এটা 6 feet by 6 feet 6 feet by 6 feet জি ভাই আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কি রকম ভাই এটার প্রাইসটা হচ্ছে অনলি 24000 টাকা বাই 6 ফিট পিছনে নিয়র গ্লাস সেন্টে গ্লাস আছে লাইটিং সিস্টেম আছে অনলি 24000 টাকা শীতকালীন অফার ভাই আমি আপনাদের একটা আকর্ষণীয় সোফা দেখাচ্ছি L sofa L sofa L sofa দেখুন আপনারা ওখান থেকে একটু দেখুন করতে পারেন আপনার এটা হলো এল সোফা জি এটা হচ্ছে আপনার টু ওয়ান ডিভাইস ফুল পেপার কাপড় দিয়ে তৈরি করা আছে এটা আমরা এখন বর্তমানে শীতকালীন অফারের জন্য আগে ছিল হাজার টাকা আরও কমে দিচ্ছি বিশ হাজার টাকা শুধু এখন মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা দিচ্ছি পূর্বে ছিল বাইশ হাজার টাকা এখন মাত্র বিশ হাজার টাকা বাহ দারুণ পছন্দ হয় যদি আপনারা এই কাপড়টা কাস্টমাইজ করে নিতে চান তাহলে আপনারা পারবেন এটার সাথে কুসুম আছে কয়টা ছয়টা কুসুম ফাইবার ফাইবার দিয়ে ছয়টা কুসুম জি ভাই এই এল সেটের সাথে তো ছয়টা কুসুম আমি মানে ফার্স্ট দেখতেছি হাবিবের কাছে অনেকগুলা কালেকশন আছে অনেকগুলা আমাদের আরো হচ্ছে আপনার পাশে গোডাউন আছে গোডাউন হচ্ছে আরো ফার্নিচার রেডি করা আছে সমস্যা নেই আপনি আজকে আমাদের শোরুমে দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে আছি এটা হলো রাব্বি ভাইয়ের শোরুম এখানে অনেকগুলো নিউ নিউ কালেকশন আছে তো রাব্বি ভাইয়ের গোডাউন আছে গোডাউনে আরও আছে তো ফ্যাক্টরিতে মাল তৈরি হচ্ছে গোডাউনে আনতেছে সেখান থেকে শোরুমে আনতেছে তো আপনাদের যাদের যাদের প্রয়োজন হয় ফার্নিচার আপনারা রাব্বি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন শেষবার রাব্বি ভাই একটু আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে একটু বলে দিন আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান গলিতে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বাগদা লিঙ্গ ট্রান্স সেন্টারের পাশে গুলশান কমার্স কলেজের গলিতে আর যদি আমাদের আপনার অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের ন্যাচারাল ফার্নিচার পেজে ইনবক্স করতে পারে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনি কন্ট্যাক্ট করতে পারেন হ্যাঁ। আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি যদি দিয়ে থাকি ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে ফার্নিচার মানে পাঠিয়ে থাকি সেক্ষেত্রে একটা প্রোডাক্ট যদি কুরিয়ারে পাঠিয়ে থাকি সেক্ষেত্রে একটা র্যাপিং করে সুন্দর করে আমরা দিয়ে থাকি ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব ব্যান আছে ব্যান দিয়ে আমরা একদম বাসায় উঠে দিয়ে আসি ঢাকার মধ্যে এক হাজার টাকা আপনাদের লোক আছে লোকেরা কি বাসায় সেট করে দিয়ে আসে বাসায় উঠে আজকে এখানে আসলাম অনেক সুন্দর অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন ফার্নিচার দেখাইছি তো আপনাদের যাদের যাদের প্রয়োজন হয় তো এখানে আসতে পারেন আর আপনি সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ঘর সাজাবেন নতুন ফার্নিচার দিয়ে আল্লাহ হাফেজ